Hare Rama এখনো তো হইল রক্তামাশায় দিল কাটা Thank you. রাম তামাশায় দিন কাটান রাম তামাশায় দিন কাটান দুদিনের সরের দুনিয়া দুদিনের এই দুনিয়ায় মানুষ রঙ্গেতে মদিয়া সামনে যেতে Thank you. যতকাল থাকবি হবে রাশি